আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে যথারীতি আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বাংলা চলচ্চিত্রের সারা জাগানো নায়িকা অপু বিশ্বাস হ্যাঁ দর্শক আজকে তাকে নিয়ে কিছু তথ্য জানাবো আপনাদেরকে ছোটবেলা থেকে নাচতে ভালোবাসতেন অপু বিশ্বাস সেই নাচের হাত ধরে হাঁটি হাঁটি পায়ে বড় হয়ে এলেন অপু বিশ্বাস নজর কাড়লেন পরিচালকদের চলে আসলেন বাংলা সিনেমায় হয়ে উঠলেন দর্শক নন্দিত এক চিত্রনায়িকা জীবনের গানের ঘাটছড়া বেঁধেছিলেন বাংলার সুপারস্টার খ্যাত নায়ক শাকিব খানের সঙ্গে রয়েছে তাদের একটি সন্তানও দীর্ঘ ন বছর সংসার করার পর কিছুদিন আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে সন্তান ধারণ এবং অতিরিক্ত মানসিক ধকলের জন্য অপবিশ্বাস ইদানিং আর ফিট নেই বলেই অনেকের ধারণা ঘনিষ্ঠ কিছু সূত্র থেকে জানা যায় অপবিশ্বাস নিজের স্বাস্থ্য এবং ফিগার নিয়ে অনেকটাই সচেতন হয়ে পড়েছেন কিন্তু তাতেও নাকি কোনো লাভ হচ্ছে না রোজ তিনি সময় করে জিমে যান ডায়েট মেনটেন করছেন কিন্তু কিন্তু এতেও নাকি তার স্বাস্থ্য কমছে না বরঞ্চ ভুরিটা আরো বের হয়ে আসছে অনেক পরিচালক এবং প্রযোজকরা নাকি এই ভুড়ির জন্য অপবিশ্বাসকে নতুন সিনেমায় নিতে চাচ্ছেন না অতিরিক্ত মুটিয়ে যাওয়ার কারণে নায়করাও নাকি ইদানিং অভিনয় করতে চায় না অপবিশ্বাসের সাথে এবং লোকমুখে শোনা যায় স্টেজ পারফরমেন্সের সময় অপবিশ্বাস নাচতে গেলে নাকি সেই সাথে তার ভুড়িও লাফানো শুরু করে ব্যাপারটা নাকি খুব দৃষ্টিকটু হয়ে দাঁড়ায় ইত্যাদি নানান কারণে নাকি আয়োজকরা এখন অপবিশ্বাসকে স্টেজ পারফরমেন্স পারফরমেন্সের জন্য ডাকছেন না আর এই সমস্ত ব্যাপার নিয়ে অপু বিশ্বাস এখন খুবই মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন তার পারিবারিক সূত্র থেকে জানা যায় সন্তান জন্ম দেবার কিছুদিন পরেই নাকি তিনি হোচট খেয়ে বাথরুমে পড়ে গিয়েছিলেন তখন থেকেই নাকি নানা রকম কমপ্লিকেশন সৃষ্টি হয়েছে পেটের মেদ কমানোর ব্যায়ামগুলো নাকি তিনি করতেই পারছেন না ডাক্তারের নিষেধ রয়েছে সকল দিক বিবেচনা করে অপু বিশ্বাস নাকি সিদ্ধান্ত নিয়েছেন দেশের বাইরে গিয়ে তিনি সম্পূর্ণ বডির সার্জারি করিয়ে আসবেন তিনি নাকি অনেকটা সারা আলি খানের মতো হতে চাচ্ছেন অপু বিশ্বাস নাকি নিতান্তই মনে করছেন সে শুকিয়ে গেলে বা সার্জারি করলে তাকে সারা আলী খানের মতোই অ্যাট্রাকটিভ দেখাবে কিন্তু অপু বিশ্বাসের এমন সিদ্ধান্তে বাদ সেজেছেন তার ব্যক্তিগত চিকিৎসক চিকিৎসক বলছেন সার্জারি করালে অপুর জীবনের ঝুঁকি হতে পারে কিন্তু সে নাকি এসব মানতে একদমই নারাজ মরিয়া হয়ে উঠেছেন শুকিয়ে যাওয়ার জন্য নিজের আগের ফিগার ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা অপু বিশ্বাস তো দর্শক অপু বিশ্বাস আদৌ কি তার পেটের সার্জারি করাচ্ছেন নাকি করাচ্ছেন না বা কিভাবে তিনি চেষ্টা করছেন তার পেটের মেদকে কমিয়ে নিয়ে এসে নিজেকে ফিট তৈরি করার জন্য পরিচালক প্রযোজক আয়োজক সেই সাথে সাথে তার সাবেক স্বামীর নজর কাড়ার জন্য আর কি পদক্ষেপ নিচ্ছেন অপু বিশ্বাস জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন বিডি নিউজ থ্রি সিক্সটিকে